নাই আচ্ছা আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের সরকারে থাকে হ্যাঁ দেখুন এখন বলতে গেলে তো খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বলতে লাগে মমতা ব্যানার্জির দ্বিচারিতা সম্পর্কে কিছু বলার নেই মানে ওই the less said the better যত কম বলা যায় তত ভালো কিন্তু তিনি এখন তো এনআরসির ভয় দেখাচ্ছে তিনি বলছেন আমরা সৎ আমার পরিবারে পাঞ্জাবি বউ এসছে অভিষেক বিয়ে করেছে তিনি মানুষের সাথে মিলে থাকার বার্তা দিচ্ছেন কি বলবেন শুনে কেমন লাগে কাছের মানুষ তো ছিলেন আপনি আমি তো দেখুন আরও অনেক কিছু জানি আরও অনেক কিছু জানি আপনারা আমাদের সঙ্গে আমার সঙ্গে টাচে থাকবেন দেখবেন ক্রমশ প্রকাশ হবে অভিষেকের যদি জন্মবৃত্তান্ত বলতে চাই না তাহলে কেউ আর অভিষেককে ভোট দেবে না অভিষেককে মানে মাথায় তুলে নেবেই না আর কিছু বলবো না শুধু মানে জন্মবৃত্তান্তটা বললেই হবে এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখছেন যে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই একটাই ব্যক্তিগত আক্রমণ করব সেটা কিন্তু মমতাদি হজম করতে পারবেন সেটা কি ব্যক্তিগত আক্রমণ ওই যে অভিষেকের জন্ম বৃত্তান্ত আচ্ছা দিদি আর একটা কথা জিজ্ঞাসা করবো অভিষেক ব্যানার্জি শুধু অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির এত কাছের কেন এই যে আকাশ ব্যানার্জি আছে আরো সবাই আছে হ্যাঁ, হ্যাঁ। এই আরো সব আছে কার্তিক দারের ছেলে ছেলে আবেশ হ্যাঁ। আকাশ অঙ্কেশ অঙ্কশ্রী তারা নয় কেন অভিষেক ব্যানার্জি সর্বে সর্বা কেন ওই যে বললাম ক্রমশ প্রকাশ্য একদম স্কুপ হবে সেটা দর্শকদের উদ্দেশ্যে কি বলে রাখবেন এটার এটার আগাম ওই তো ক্রমশ প্রকাশ ওই আমি যদি মুখটা খুলি না আগ্নেয়গিরি হবে একটা আগ্নেয়গিরি নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বঙ্গ টিভি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল সেই তার সঞ্চালক পরিচালক তার সাংবাদিক রোজিনা রহমানকে একটা সাক্ষাৎকার দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী সোনালী গুহ সেইটা দিয়ে আজকে বাংলা বার্তা শুরু করলাম আপনারা প্রশ্ন করতেই পারেন হঠাৎ এই জাতীয় সংবাদ দিয়ে আমরা কেন বাংলার বার্তা এলাম সোনালী গুহ বলেছেন মুখ খুলব আমরা বলছি দিদি মুখ খুলবেন না আপনি তৃণমূল কংগ্রেস নেত্রী আপনার নিজস্ব রাগ অভিমান যন্ত্রণা থাকতে পারে কিন্তু দয়া করে ব্যক্তিগত পরিসরের জীবন নিয়ে মুখ খুলবেন না আপনি যা জানেন হয়তো সত্যি আপনি যা বলেছেন তা হয়তো অনেকটা সত্যি আপনি হয়তো বিশ্বাস করেন সেটা আমরা সেটা জানতেও চাই না বুঝতেও চাই না কিন্তু রাজনৈতিক জীবনের মধ্যে ব্যক্তিগত জীবনের পরিসর ব্যক্তিগত পরিসরের জীবনটা আলোচিত হওয়া উচিত না এই কথাটা বলার জন্য স্পষ্ট ভাষায় বাংলার বার্তায় আপনাদের কাছে আপনারা যারা বাংলা বার্তার দর্শক তাদের কাছে এলাম আমরা যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা বলেছেন প্রকাশ্যে নবান্ন একদম সরকারি অফিস থেকে বসে তার তার কন্যা আত্মহত্যা করেছে সেই কন্যার আত্মহত্যা নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যটা অনাকাঙ্ক্ষিত অধীর রঞ্জন চৌধুরীকে রাজনৈতিকভাবে আক্রমণ করুন ব্যক্তিগত জীবনে তিনি কন্যাহার একজন পিতা সেই সফট জায়গাটাতে আঘাত করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে তার কাউন্টার রিয়াকশন হিসেবে কংগ্রেসের তরফ থেকেও কৌস্তব বাগছি তিনি সরাসরি দীপক ঘোষের বইটা নিয়ে এসে তার কন্টেন্ট নিয়ে প্রকাশ্যে টিভি চ্যানেলে বসে কিছু কথা বলেছিল বিশ্বাস করুন বাংলা বার্তার পরিচালক হিসেবে আমি এটা সমর্থন করিনি স্পষ্টভাবে এ কথাটা বলা দরকার যে রাজনৈতিক পরিসরের জায়গাটা রাজনীতিতে থাকা দরকার এবং রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করা দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার জন্য তো অনেকটা জায়গা আছে আমরা বিশ্বাস করি যেটা বাংলার রাজনীতিকে কলুষিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিশ্বাস করি যেটা রাজনৈতিকভাবে এ রাজ্যের যুব সমাজকে এবং সামাজিকভাবে এবং মূল্যবোধের দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলুষিত করেছেন নিউ জেনারেশনকে যে পলিটিক্স অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন সেটা তোলাবাজির পলিটিক্স রাগ করবেন তিনি কিন্তু বলতে হবে এটা গরু কয়লা বালি পাথরের ইকোনমি বাংলার রাজনীতিতে ঢুকিয়েছে তৃণমূলের কথাটা বলা যেতেই পারে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের অ্যাপয়েন্টমেন্টের বিক্রি করা গরিত অপরাধ শুধু নয় এই পলিটিক্সটা করেছেন তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা সেখান থেকে তুলেছেন অনুব্রত মণ্ডলদের ম্যানুফ্যাকচার করেছে তৃণমূল কংগ্রেস কোম্পানি পার্থ চট্টোপাধ্যায়কে প্রমোট করেছে তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যে টাকাটা উদ্ধার হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের টাকা ঠিকঠাক ভাগবাটোয়ারা হয়নি তাই তাকে সাসপেন্ড করা হয়েছে এগুলো বিশ্বাস করি এগুলো বলা দরকার বাংলার রাজনীতিতে এই কথাগুলো বলা দরকার যে তৃণমূল কংগ্রেস ইন জেনারেল বাংলার মাটিকে সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি যেটা বারবার আপনাদের কাছে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় সবথেকে বড় ক্ষতি যেটা করেছেন সেটা হচ্ছে মূল্যবোধটাকে নষ্ট করে দিয়েছেন ভ্যালুসগুলোকে নষ্ট করে দিয়েছেন অথচ মূল্যবোধের রাজনীতির কথা বলে দু হাজার এগারোয় একটা পরিবর্তনের সরকার এনেছিলেন হাওয়াই চটি টালির বাড়ি সাদা শাড়ি বিশ্বাস করেছেন মানুষকে আটপৌরে একজন বাঙালি মধ্যবিত্ত বাঙালি তিনি বাংলার মুখ হবেন রিপ্লেস করবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই স্বপ্ন দেখে বাঙালি সে স্বপ্ন ফেরি করা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই রাজভবন থেকে সরাসরি রাইটার্স বিল্ডিংসে পৌঁছে দিয়েছেন রাইটার্স বিল্ডিংসে দোতলা ছেড়ে নেত্রী চলে গিয়েছেন নবান্নের তলায় নীল জল যাতে দেখা যায় সেই লক্ষ্যে শেষ পর্যন্ত বাঙালির চোখ সর্ষে ফুল দেখল এটা নিয়ে অনেক কথা বলার জায়গা আছে এ বাংলাকে চারটে জেনারেশনকে ধ্বংস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলা যায় বলার জায়গা আছে ব্যক্তিগত জীবনকে আক্রমণ করার কোনো প্রয়োজন নেই তার জন্য ভ্যালুসগুলোকে নষ্ট করেছেন কিভাবে ধরুন একজন তৃণমূল কংগ্রেসের যুবকর্মী তিনি চোখের সামনে দেখছেন আমার নেতারা চুরি করছেন আর সেই চোরেদের ডিফেন্ড করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি লিমিটেড কোম্পানি তিনি কি করবেন তিনি তিনি তিনি তিনি বিশ্বাস করবেন সবাই চুরি করে আমিও করছি কি আছে আমার নেতা চুরি করছে পার্থ চট্টোপাধ্যায় যদি বান্ধবীর ফ্ল্যাটে ঊনপঞ্চাশ কোটি টাকা গচ্ছিত রাখতে পারে তাহলে আমি আমার বান্ধবীর ফ্ল্যাটে পাঁচ কোটি টাকা গচ্ছিত রাখবো না কেন এই যে মূল্যবোধটা বাংলায় তৈরি হচ্ছে সবাই চোর তাই আমি চোর অসুবিধে কি আছে চুরি করে একটু নির্লজ্জতা আপনি খেয়াল করবেন তৃণমূল কংগ্রেসের মধ্যে এটা অদ্ভুত অপরিসীম নির্লজ্জতা আমি যা করেছি বেশ করেছি কি হয়েছে বেশ করেছি চোখের সামনে চুরি করছি চোখের সামনে তোলাবাজি করছি ক্যামেরার সামনে তোলাবাজি করছি তাদের শাস্তি হচ্ছে না গরু কয়লা বালি পাথর মাটি সোনা গাছ লটারি যা পেরেছেন সেখান থেকে টাকা লুটে গেছে প্রত্যেকটা সরকারি সেক্টরে সে বন দফতর হোক সে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট হোক সে খাদ্য দফতর হোক সে রেশন ডিপার্টমেন্ট হোক যেখানে পেরেছেন সেখান থেকে টাকা লুট করেছেন আমফানের ত্রিপল লুট করেছেন রেশনের চাল লুট করেছেন তারপর কোনো অপরাধী শাস্তি হয়নি উল্টে ফর্ম ছাপিয়ে ধরা পড়ার পর আমি টাকাটা ফেরত দিলাম চোর যদি কোনো দিন ধরুন আপনার বাড়িতে চুরি করে কেউ বা কোনো ডাকাত ডাকাতি করে তারপর সে যদি ধরা পড়ে পুলিশ বললে সব জিনিসপত্র আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে এবার আপনি সাতক্ষণ মাপ হয়ে যাবে অর্থাৎ একটা কাগজে লিখে দিল আমি এইগুলো আপনার বাড়ি থেকে ডাকাতি করেছি আমি ফেরত দিয়ে দিল সাতক্ষণ মাপ ছেড়ে দিল পুলিশ তাকে অবস্থাটা যেমন এ রাজ্যের বাংলার শাসন ব্যবস্থাটা সেইভাবে গড়ে তুলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা এটা বলার বলতে কোনো অন্যায় নেই অপরাধ নেই কিন্তু এইটা বলতে গিয়ে এটা বোঝাতে গিয়ে কাউকে ব্যক্তিগত জীবনে প্রবেশ করে আক্রমণ করা উচিত নয় সোনালী গুহ তৃণমূল কংগ্রেস নেত্রী এখনও একসময় তৃণমূল কংগ্রেস ছেড়ে অভিমানে বিজেপিতে গিয়েছেন আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে এসছেন সেই সোনালী গুহ এখনও তৃণমূল কংগ্রেস নেত্রী হয়ে যে ভাষা দিয়ে আমরা শুরু করলাম যে ভাষাটা বলেছেন সেই ভাষা দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীকে আক্রমণ আক্রমণ করেছেন এটা ঘটনা ঠিক যে সোনালী গুহর ওপর বৈষম্য হয়েছে তাকে নির্বাচনে টিকিট দেওয়া হয়নি অনেক অপদার্থকে টিকিট দেওয়ার পরও তাকে টিকিটটা দেওয়া হয়নি তিনি যাতে রেকর্ডটা না করেন কথাগুলোর মধ্যে যুক্তি আছে তথ্য আছে আমি অস্বীকার করছি না কিন্তু সেইটা বলতে গিয়ে যদি কারুর মানুষের মুখ দিয়ে যে ভাষাগুলো বেরিয়েছে সোনালি দেবীর যে ইন্টারভিউটা করেছেন সেটা উচিত হয়নি যেই যিনি ইন্টারভিউটা নিয়েছেন রোজিনা তরুণা তরুণ সাংবাদিক তিনি কোনো অন্যায় করেননি তিনি তো যে কোনো রাজনৈতিক নেতা নেত্রীর কে প্রশ্ন করবেন বিদ্ধ করবেন তার মুখ থেকে কথা বার করবেন অসাধারণ ইন্টারভিউটা নিয়েছেন রোজিনা বঙ্গ টিভির হয়ে কিন্তু যে ইন্টারভিউটা নিয়েছেন তার প্রেক্ষিতে যে রাজনৈতিক নেত্রী যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আমরা সমর্থন করি না বিশ্বাস করুন আমরা বাংলা বার্তা থেকে মনে করি যে দীপক ঘোষের বইটা বহু মানুষ আমাদের কাছে পিডিএফ ফর্মেটে চেয়েছিলেন কাউকে দিন কাউকে দিনই দায়িত্ব নিয়ে বলছি আপনারা অনেকে আমার কাছে পাঠিয়েছেন আমি খুলেও পড়িনি আমি আজ পর্যন্ত দীপক ঘোষের বইয়ের একটি পাতাও পড়িনি কারণ আমার মনে হয়েছে কোনো একটা জায়গায় কোনো রাজনৈতিক নেতা নেত্রীর সম্বন্ধে তার জীবনের অন্ধকার দিকগুলো নিয়ে এভাবে কথা বলাটা উচিত নয় যেটা করেছেন সোনালী গ্রহ যা করেছেন আমি জানি না শেষ পর্যন্ত তিনি মুখ খুলবেন কিনা মুখ খুলে যা বলবেন তাতে বিস্ফোরণ হবে কিনা তার ইঙ্গিত তো তার পরিষ্কার যে মুখ খুলে সোনালী দেবী বিস্ফোরণ ঘটে যাবে যা ইঙ্গিত অন্তত দিয়েছেন আমি জানি না শেষ পর্যন্ত সেই ইন্টারভিউ দেবেন কিনা সেই সাক্ষাৎকার দেবেন কিনা সেই সাক্ষাৎকার দিলে আমরা বাংলা বার্তায় সেটা সম্প্রচার করব না দায়িত্ব নিয়ে বলছি সেই সেই সেই বক্তব্য আমরা সম্প্রচার করব না মমতা বন্দ্যোপাধ্যায় যখন অধীর চৌধুরীকে আক্রমণ করেছেন তার সমালোচনা করেছিলাম কৌস্তব বাগচি যখন কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে দীপক বই নিয়ে আমরা সেটা সম্প্রচার করিনি ঠিক একইভাবে বলছি সোনালী দেবী যদি বিস্ফোরণ ঘটান এমন কিছু তথ্য হয়তো সত্য আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু সেটা যদি তিনি বলেন সেটা কিন্তু সম্প্রচার আমরা করব না একজন দায়িত্বশীল গণমাধ্যম হয়ে আর ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে পুরো ইন্টারভিউটা সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সবাই দেখেছেন অনেকেই আপনারা যে জিজ্ঞেস করেছেন কি বলেছেন সোনালী দেবী তার একটা অংশ বিশেষ শুনিয়েছিলাম সোনালী দেবী তরুণ সাংবাদিক বঙ্গ টিভির রজিনা রহমানকে যে বক্তব্যটা রেখেছেন তার বক্তব্যের অধিকাংশ বক্তব্য ঠিক ওইটুকু পাঠ ছাড়া ওটা না করলেই ভালো করতেন কি বলেছেন সোনালী ঘো শুনুন অভিষেকের যদি জন্মবৃত্তান্ত বলতে চায় না তাহলে কেউ আর অভিষেককে ভোট দেবে না অভিষেককে মানে মাথায় তুলে নেবেই না আর কিছু বলবো না শুধু মানে জন্ম বললেই হবে দেখুন এখন বলতে গেলে তো খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বলতে লাগে মমতা ব্যানার্জির দ্বিচারিতা সম্পর্কে কিছু বলার নেই মানে ওই দাস লিসেট দ্য বেটার যত কম বলা যায় তত ভালো সত্যি নবর জোয়ারের ঢেয়ে আমরা আপনারা কোথাও তলিয়ে গেলেন না আমরা তো নবজোয়ারের অনেক আগেই আমরা নিজেরাই নিজেকে সরিয়ে নিয়েছি আমি একটা কথা জিজ্ঞাসা করছি তখনকার ছায়া সঙ্গী শুধু না মমতা ব্যানার্জির প্রত্যেকটা লড়াকু মুমেন্টে আপনি সেই মমতা ব্যানার্জি আপনাকে টিকিট দিল না কি তখন কি মনে হয়েছিল আপনি ব্যক্ত করেছিলেন কিন্তু কি মনে হয় আজও কি কারণ হতে পারে ওই যে একটাই কথা মমতাদি সব রেকর্ড স্পর্শ করবেন কিন্তু অন্য কেউ যেন অন্য কারুর রেকর্ড মানে মনে করুন সুব্রত বক্সির কথা বলছি পার্টি প্রেসিডেন্ট আমাদের তিনি প্রথম জানিয়েছিলেন যে তোকে টিকিট দেওয়া হচ্ছে না খুব কেঁদেছিলেন উনি খুব তারপরে বলেছিলেন আমি যদি জানতে পারি যে তোকে টিকিট দেওয়া হচ্ছে না তুই ফোনটা অন রাখিস আমি মমতাদিকে তোকে দিয়ে ফোন করিয়ে দেবো করার নেই যাই হোক মমতাদি কিন্তু মানে সুব্রত বক্সি কিন্তু মমতাদির থেকেও বেশি ভোট পেয়েছিলেন লোকসভায় মানে পার্সেন্টেজটা বেশি ছিল মমতাদি সেটা ভালোভাবে নিতে পারে তারপরে এই যে আমি জ্যোতিবাবুর মানে যদি ও পাঁচ টার্ম জিতেছিলেন ওখান থেকে আমি যাতে পাঁচ টার্ম না জিততে পারি মানে কাউকে রেকর্ড হ্যাঁ, করতে দিবেন কাউকে রেকর্ড উনি ছাড়া তো ঠিক না আর আমাদের মানে বলতে নেই আমরা তো পার্টির ডেডিকেটেড ওয়ার্কার ছিলাম আমরা তো অভিষেককে মানে বুকে করে জিতিয়েছি বুকে করে জিতিয়েছিলাম অভিষেক সাতগাছি দিয়ে শুরু করেছিল যেদিন লাস্ট প্রচার হয় অভিষেক লাস্ট মিটিং করে চলে গেল তখন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে সোনালি পিসি তুমি তো তোমার এখান থেকে শুরু করেছিলাম আশীর্বাদ করো আমি যেন জিতি তখন না আমি তো দেখুন আমি তোর মায়ের বয়সী আমি না কেঁদে ফেলেছিলাম যে একটা বাচ্চা ছেলে এরকমভাবে বলছে তারপরে দেখলাম আমাকে কেউ কোনো একটা মাধ্যমে সৌমেন মিত্র জানিয়েছিলেন যে ওকে জিতিও না আমি বললাম যে না আমি তো পার্টির প্রতি ডেডিকেটেড আমাকে তোকে জেতাতেই হবে পরের বার তো উনি অনেক বেশি ভোটে জিতলেন প্রথমবার জিতেছিলেন বোধ একাত্তর হাজার ভোটে পরের বার উনি অনেক বেশি ভোটে জিতলেন এই যে কৃতিত্ব এই যে ভোটে জেতানো বা তখনকার সোনালী গুহ একদম টেবিল চাপড়ে পুলিশের সঙ্গে কথা বলা সেই সোনালী গুহকে একবারের জন্য মমতা ব্যানার্জির মনে পড়ে না এখন এত যে আশা নিয়ে উনি একদিন এই এই পশ্চিমবঙ্গ রাজ্য শাসন করবে রীতিমতো সেই আশায় তিনি তো এখন মুখ্যমন্ত্রী তার একবারও মনে পড়ে না সোনালী গুহ যে দীপক ঘোষও আপনার কথা বলেছেন আপনি রীতিমতো ধর্মতলায় যে অনশনটাই ছিলেন হ্যাঁ দীপক ঘোষ বলেছেন আমি আমার তার প্রতি পুরো শ্রদ্ধা আছে কিন্তু দীপক ঘোষ অনেক কথা মানে তথ্যভিত্তিক বলেছেন আমার তো মানে প্র্যাকটিক্যাল লাইফে আমি প্র্যাকটিক্যাল হিসেবে বিশ্বাস করি আমি মমতাদির সঙ্গে কি বলবো আমার বাবার ইডিসি প্লাস হচ্ছে ইডিসি প্লাস মানে ওই বাবার না মাথা খুব আচিল ছিল আচিলটা আছড়াতে গিয়ে মা মুখটা ফুলে গেছিলো মমতাই তখন মমতাই দেখবেন বলে যে তার অনেক অঙ্গ বাদ চলে গেছে সেই সময় সেই একটা অপারেশন হয়েছিল মমতাদির আমি তখন অনাময় নার্সিংহোমে দেড় মাস ছিলাম আমি বাবাকে দেখতে আসছি দিদি যে গাড়িটা ব্যবহার করতেন সেটা আমাকে দিয়ে দিলেন তারপরে গাড়িটা উল্টে গেল আমি খুব আঘাত পেলাম আমাকে মা বললেন তুই বাড়িতে থাকেন না মা দিদির কাছে থাকার কেউ নেই আয়া একজন আছে কিন্তু দিদি তাকে মানে আয়া আয়ার কাজ করে আমি না দিদির কাছে চলে যাই মানে কি বলবো আমার আমার তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এই যে কাছের মানুষদেরকে সরিয়ে দেওয়া বা তৎকালীন সঙ্গীদেরকে না মনে রাখা ধীরে ধীরে তো দেখতে পাচ্ছি আমরা একের পর এক পুরনো মানুষ সরে যাচ্ছে আমি একজনের নাম বলি তার নাম হচ্ছে তমনাশ ঘোষ তিনি ফলতা কেন্দ্রের এমএলএ ছিলেন মানে প্রথম দিন তখন মমতাদি এমপি হননি অমিত তালুকদার বিচারপতি ছিলেন তার বাগান বাড়িতে সবাই পিকনিক করতে গেছিলেন আমি যাইনি তিনি লিখেছিলেন এমপি মমতা ব্যানার্জিকে ভোট দিন তাকে ফলতার এমএলএ করলে আমরা খুব খুশি হয়েছি আমি সাতগাছিয়া ফলতা সুব্রত বক্সী বিষ্ণুপুর সুব্রত বক্সী চলে আসলেন চৌরঙ্গিত তারপর তমাদা হেরে গেলেন আমি আবার জিতলাম থার্ড টাইম তমাদা জিতে আসলেন সেই সময় অভিষেক ব্যানার্জির দল কী যে মেলাইন করেছে ওনাকে উনি আমাকে এসে বললেন সোনালি তুই কিন্তু আস্তে আস্তে পাত্তারি গোটাবি কেন রে আমি পাত্তারি গোটাবো কেন না তোকে কিন্তু মনে হচ্ছে অভিষেক টিকিট দেবে না অত সোজা অভিষেক টিকিট দেবে না আমাকে তো মানে এটা আমি লাস্ট ইলেকশন আগে বলছি দু হাজার ষোলো সালের আগে ষোলো সালের পরে দিল না তো আমাদের কুড়ি সালে মারা গেল কোভিডে তখন অভিষেক একদম মাথা নিচু করে মানে এতভাবে প্রণাম না অথচ জাহাঙ্গীর শেখ আমি নাম করে বলছি কলতার সে জেলা পরিষদের সদস্য না তাকে জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ করে দেওয়া হয়েছে তার মানে শুধু জাস্ট টু আর্ন মানি না আমি আরেকটা কথা জিজ্ঞেস করবো সত্যি নবর জোয়ারের ঢেয়ে আমরা আপনারা কোথাও তলিয়ে গেলেন না আমরা তো নবজোয়ারের অনেক আগেই আমরা নিজেরাই নিজেকে সরিয়ে নিয়েছি আমাদের দেখুন এ তো কপাল ওপর আল্লাহ যা লিখবেন না আল্লাহ বলুন ঈশ্বরই বলুন যেই বলুন সে যা লিখবে তার বাইরে কেউ কিছু করতে পারবে না কিন্তু আমি একটা কথা বলি আমরা নিজেদের সরিয়ে নিয়েছি যারা রয়েছে তারা কি এখন ভালো আছে বলছি এই যে সোনালী গুহ তখন বললেন সুগারের জন্য সরিয়ে হ্যাঁ। দিয়েছি তারপরে একবার বললেন যে সোনালী গুহ নাকি তোলাবাজি করে এলাকায় এইরকমও অভিযোগ উঠে না না আপনারা খবর নিয়ে দেখুন আমি একটা পয়সা কারোর থেকে নিই তাহলে এইসব কি অমনি অভিযোগ মানে আপনাকে সরাবার জন্য হ্যাঁ সরাবার জন্য আমি কোনো তোলাবাজি করিনি কোনো তোলাবাজি না আমার নিয়োগ দুর্নীতিতে আমার কোনো কালিমা আমার গায়ে কেউ চেরাতে পারবে আমরা দেখছি উন্নয়ন তো হলোই না উন্নয়ন খাটের তলায় চলে গেল কি ঠিক না দেখুন একটা এ নিয়ে তো মানুষ বাংলার মানুষ একটা স্বপ্ন নিয়ে তো মমতা দিকে ক্ষমতা এনেছিল সেই স্বপ্ন তো আজকে ধুলোয় গড়া গড়িয়ে যাচ্ছে আজকে বলুন কোনো কর্মসংস্থান নেই মানুষকে মা বোনেদের আজকে পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার করে দিচ্ছে লোকে আর প্রপার টাইমে ডিএটা দিচ্ছে না না আচ্ছা আপনার মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারের সরকারি থাকবে হ্যাঁ দেখুন এখন বলতে গেলে তো খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বলতে লাগে মমতা ব্যানার্জির দ্বিচারিতা সম্পর্কে কিছু বলার নেই মানে ওই the less said the better যত কম বলা যায় তত ভালো কিন্তু তিনি এখন তো এনআরসির ভয় দেখাচ্ছে তিনি বলছেন আমরা সৎ আমার পরিবারে পাঞ্জাবি বউ এসছে অভিষেক বিয়ে করেছে তিনি মানুষের সাথে মিলে থাকার বার্তা দিচ্ছেন কি বলবেন শুনে কেমন লাগে কাছের মানুষ তো ছিলেন আপনি আমি তো দেখুন আরও অনেক কিছু জানি আরও অনেক কিছু জানি আপনারা আমাদের সঙ্গে আমার সঙ্গে টাচে থাকবেন দেখবেন ক্রমশ প্রকাশ হবে অভিষেকের যদি জন্মবৃত্তান্ত বলতে চাই না তাহলে কেউ আর অভিষেককে ভোট দেবে না অভিষেককে মানে মাথায় তুলে নেবেই না আর কিছু বলবো না শুধু মানে জন্ম বৃত্তান্তটা বললেই হবে এই মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখছেন যে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই একটাই ব্যক্তিগত আক্রমণ করব সেটা কিন্তু মমতাদি হজম করতে পারবেন সেটা কি ব্যক্তিগত আক্রমণ ওই যে অভিষেকের জন্ম বৃত্তান্ত আচ্ছা দিদি আর একটা কথা জিজ্ঞাসা করবো অভিষেক ব্যানার্জি শুধু অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির এত কাছের কেন এই যে আকাশ ব্যানার্জি আছে আরো সবাই আছে হ্যাঁ, ভাইপো হ্যাঁ। এই আরো সব আছে কার্তিক দ্বারের ছেলে ছেলে আবেশ হ্যাঁ। আকাশ অঙ্কেশ অঙ্কশ্রী তারা নয় কেন অভিষেক ব্যানার্জি সর্বে সর্বা কেন ওই যে বললাম ক্রমশ প্রকাশ্য একদম স্কুপ হবে সেটা দর্শকদের উদ্দেশ্যে কি বলে রাখবেন এটার এটার আগাম ওই তো ক্রমশ প্রকাশ ওই আমি যদি মুখটা খুলি না আগ্নেয়গিরি হবে একটা আগ্নেয়গিরি